আরে কাকু নমস্কার কেমন আছেন আমি ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো আছি অনেক ভালো বেশি ভালো চমৎকার ভালো চলুন আপনাদের বাড়িতে কি আজকে আমি পিঠে খাবো কোথায় আপনার বাড়িতে এ মা না না আমাদের বাড়ির পিঠে তোমার ভালো লাগবে না মানে এটা কথা এত নেকামি করবেন না তো চলুন আপনার বাড়ির পিঠে খারাপ হবে চলুন আমি ওটাই খাবো 2000 years later আচ্ছা কাকু আপনাদের বাড়ির পিঠে খেলে আপনাদের কম পড়বে না তো কেন তুমি কি রাক্ষসী নাকি মা আজকে তো পৌষ সংক্রান্তি আমাকে একটা পিঠে দাও না আমি খাবো পিঠে খাবে বাবা তারাও দিচ্ছি লুকিয়ে লুকিয়ে ছেলেকে পিঠে খাওয়ানো হচ্ছে আর আমরা যখন পিঠে চাই তখন বলে কোথায় পাবো অল্প কয়েকটাই তো পিঠে করেছি বিশ্বাস করো বিশ্বাস করো আমি তোমার ঘর থেকে পিঠে চুরি করতে চাইনি অসম্ভব সারদা সালা মাতান সারাদিন মাতলামি করিস আর এখন পিঠে চুরি করলি তুমি বিশ্বাস করলে না তো বিশ্বাস করো না তুমি আমার পিঠের নেশা উঠেছিল তাই আমি তোমার ঘর থেকে পিঠে চুরি করেছি এটা এটা হাস্যকর হাস্যকর